আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ফোন আসছে প্রতিনিয়ত মানুষে আসছেন অন্তদন্ত আসছেন অনেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন সবারই উদ্দেশ্য আসলে একটি সুস্থ হব সুস্থ হতে চাই ভালো হতে চাই ভালো থাকতে চাই ব্যথামুক্ত একটা জীবনে ফিরে যেতে চাই সুস্থ স্বাভাবিক জীবন চাই দর্শক হয়তো সবার ইচ্ছা হয়তো পূরণ করা সম্ভব হয় না তার ম্যাক্সিমাম পেশেন্ট এখান থেকে অন্তত হাসি মুখে তারা ফেরত যান সেটাই আমরা চেষ্টা করি সবাইকে সুস্থ দেখতে আমরা ভালোবাসি আমরা চাই সবাই সুস্থ হোক সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এই দেশটাকে করব সব কাজ একসাথে করব হাসি মুখে থাকবো কখনোই ব্যথার জন্য চোখ থেকে একটা ফোঁটা পানি বের হবে না এটাই আমাদের কাম্য দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি জেলা কক্সবাজার কক্সবাজার ওনার বসবাস জীবিকার তাগিদে ওনাকে প্রবাসে যেতে হয়েছে অনেক ভারী কাজও করতে হয় অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হয় মাঝে মাঝে গত সাত আট বছর থেকে ওনার পিএলআইডির সমস্যা এই পিএলআইডির সাথে ওনার যুদ্ধ একের পর এক ডক্টর দেখিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন সহ্য করতে পারছে না তারপরে চোখ বুঝে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে কাজ করে গেছেন একটা সময় আর সহ্য করতে পারেননি তখনই সরাসরি চলে আসেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এবং যে ইচ্ছা নিয়ে এসেছিলেন সেটাকে আদৌ পূর্ণ হয়েছে কিনা আসলে দর্শক ওনার মুখ থেকে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা স্যার আমরা জানি আপনার বাড়ি আচ্ছা আমরা আপনি প্রবাসে ছিলেন জি কত বছর হবে আমি ওয়ানে গেছি স্যার একানব্বই সালে জি ষাট বছর আবার বিশ কালে বাড়ি ছিলাম আচ্ছা জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন কোন দেশে ছিলেন স্যার দুবাই স্যার দুবাইতে এখনো আছেন আছি দুবাই স্যার কিছু যদি মনে না করেন কি পেশার সাথে জড়িত আছে আমি ড্রাইভিং করি স্যার বাড়ি কিছু অল্প স্বল্প কাজ করতে হয় বাড়ি মানে ময়দানে ময়দানে কাজ তো লুম নিয়ে ওখানে সারি কিছু পাইপ আছে লোয়ার পাইপ ওগুলা কাঁধে করি জায়গা জায়গা নিতে হয় মাড়ি কুড়ি গাঁট খুঁড়ি কংক্রিট করতে হয় হ্যাঁ, হ্যাঁ। আবার ওখানে এখানে ইট বলে ওখানে তাবুক বলে একটা তাবুক বিশ কেজি চব্বিশ কেজি দুলে হাত উঠাইতে হয় ওগুলো করছি স্যার গাড়ি চালায় গাড়ি নিয়ে আবার অনেক সামান আছে সিমেন্ট আছে লোহা আছে বালু আছে কংক্রিট আছে এগুলা লোডিং আর আনলোডিং করতে হয় মাঝে মধ্যে ওগুলা গাড়ি চালাইয়ে আবার সাইডে আনতে হয় আমরা জানি যে আপনি আপনার কোমর ব্যথা জনিত সমস্যা ছিল পাশাপাশি আপনার হাঁটু ব্যথা এবং সেই ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাটা ব্যথা ছিল স্যার তো আপনি এই ব্যথার সাথে গত সাত বছর থেকে আপনি ছয় থেকে সাত বছর আপনি যুদ্ধ করেছেন এই গত সাত বছর আগে যখন প্রথম এই ব্যথাটা শুরু হয় এটা কি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে না কোনো অ্যাক্সিডেন্ট হয় না হঠাৎ করে একদিন হ্যাঁ, দেখছেন হ্যাঁ। ওখানে অনেক ডাক্তার দেখাইছি এক্স রে নিয়েছি এই নিচে সেই নিচে ওষুধ খাইতেছি ওখানে দামি দামি ওষুধ তখন আমি বাংলাদেশের তো পঁচিশ হাজার তিরিশ হাজার আঠারো হাজার এইরকম ওষুধ দিতে আমার দেশের গ্রামের লোক যাওয়ার আসার যাওয়ার সময় তো ওগুলা খাই আচ্ছা তখন আমার প্রেশার ছিল না প্রেশারও চলে এসে কিন্তু কোলেস্ট্রল নেই স্যার ডায়াবেটিস নেই আচ্ছা তো এইরকম করতে করতে এখানে আসি সত্তর হাজার টাকা ডাক্তারের হাসি দিছি যে তেরোটা ডাক্তার দেখাইছে এই পর্যন্ত এই পর্যন্ত তেরো জন ডক্টর ডক্টর যখন ডক্টরের কাছে গিয়েছিলেন কোমর ব্যথা নিয়ে কি বলেছিলেন এরা বলতেছে অপারেশন করতে হবে কেন অপারেশন মানে ডিস তোলার হয়েছে এরকম রক আছে না দুনুর সাথে মাংস আসি চিবির ধরছে সাবাই ধরছে ওই রক খাস করতে না আপনার হ্যাঁ। ব্যথা জি জানি যে আপনার কিছুদিন পরে আবার আপনার হাঁটু ব্যথা শুরু জি আচ্ছা, তারপরে যখন হাঁটু ব্যথা শুরু তখন হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে হয়েছে ওই জিম জিম করা সারাক্ষণ জিম জিম করে মনে হয় আগুনের মতো জলে ব্যথা প্রচুর ব্যথা কত ধরনের ব্যথা আছে আমি অনুভব করতে পারছি বলার কোনো বাসা নেই স্যার কান্দাকান্দি করছি অনেক আমার ফ্যামিলি সত্য বহুত কান্দাকান্দি করেছে আচ্ছা। তো আমার বাগ্নিগর নাতির সাহায্য আমি চিটাং আসার জন্য অপারেশন করার জন্য সব রেডি করছি তখন উনি আমার গুলি দেখলো দেখার পরে হতেন না না আপনি তো সমস্যা মেইন ঘটনা এখানে পুকুরের অংশ এখানে নিচের এখানে অংশ মেইন এটা আপনারা এবছর যদি অপারেশনটা করেন আল্লাহ মালুম ভালো হইতে পারবেন কি না এটা এখনো গ্যারান্টি নেই আপনি হয়তো আরো নষ্ট হয়ে যেতে পারবেন তো আমার আম্মাও যে এক জায়গায় ভালো হয়েছে আমি অনেক লোকও পাঠাইছি ওনার মাধ্যমে যাইলে আপনি পারবেন তখন আমি বলি ঠিক আছে খোদা আমি বারো তেরো তারিখে একটা জায়গার ডেট আছে আমার সাথে যাইতে পারবো আচ্ছা তখন বারো তেরো তারিখ হয় নাই আমার তো চোদ্দ তারিখ ফোন করেছে ষোলো তারিখ রেডি হবে আমিও রেডি হবো দুজন একসাথে চলে যাবো আচ্ছা, আচ্ছা। ওনারও কাজ আছে ওনার আমার একবার পরীক্ষার দরকার আছে আর উনি দাঁত লাগাতে দাঁতের কিছু যন্ত্রপাতির দরকার আছে দাঁতের বানার দেশে তখন ওনার সাথে আসলাম আয়া দেখা করলাম ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে আল্লাহ দিলে আমি এই ডাক্তারের সাথে স্যারের সাথে দেখা করি সব কিছু আমি স্বয়ং সম্পূর্ণ ভালো আছি আল্লাহর কাছে লাভ লাভ শুক্রিয়া যেখানে যত লোক আছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক খুশি আনন্দ স্যার আপনি যেটা বলেছিলেন যে যখন প্রচন্ড ব্যথা হতো আপনি ব্যথার যন্ত্রণা একদম থাকতে পারতেন না প্রচন্ড কষ্ট হতো রাতের বেলা কি একই সমস্যা রাতের বেলা কষ্ট হইতো না শুইলে কষ্ট হইতো না শুইলে কষ্ট হইতো না শুধুমাত্র হ্যাঁ, হাঁটলে আচ্ছা, বসলে জানি যে আপনার পায়ে যেহেতু ব্যথা শুরু হতো প্রচন্ড ঝিমঝিম অবস্থা হ্যাঁ, এবং আপনি গাড়ি চালানোর সাথে আপনি জড়িত ছিলাম গাড়ি চালাতে গেলে কিন্তু আমি এমন টাইম গেছে যে গাড়ি চালাইলে না আমি কি চালাই করতে পারি না আচ্ছা ঠান্ডা মনে মনে কাঁদতেছি চোখের পানি কেউ দেখাই না বলিও মানে না পায়ে কোনো শক্তি পাচ্ছেন না কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন কারণ আপনাকে কাজ করতে হবে হবে নইলে বেতন দিবে না সঠিক হ্যাঁ, হ্যাঁ। মানে জীবনের রিস্ক নিয়ে আপনি তখন এই কাজগুলো কাজ করছি দিনের পর দিন করে যাচ্ছেন চিকিৎসার জন্য অন্তত ছয় সাতজন ডক্টরের কাছে গিয়েছেন তেরোটা ডাক্তার গেছিল দুবাই মাইজও প্রায় আটশো দশ হাজার টাকা খরচ করেছিল ওখানে দেড়হাম আট হাজার দেড়হামের আচ্ছা তো সব শেষে যখন স্যারের সন্ধান পান এবং সরাসরি স্যারের কাছে আসেন স্যারকে কি এমন কিছু বলেছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন টেনশন করবেন না হ্যাঁ ভালো হয়েছে এক মাস তেমনি যে এক মাস হয়েছে আজকে আমি ভালো হয়েছি যা সেই প্রচন্ড কোমরে ব্যথা প্রচন্ড পায়ে ঝিনঝিন অবস্থা যেটার জন্য আপনি বলছেন আপনি কান্নাকাটি পর্যন্ত করতেন এখন কেমন আছে এখন আনন্দ স্যার আমি আবার নতুন দিকে যাচ্ছি আমার নতুন দিকে পাইছি আমার এখন খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না যাদের জানা নেই আপনার হয়তো ভাগ্নি জামায়ের ছিল হয়তো আপনি একটা তথ্য পেয়েছেন একটা সঠিক তথ্য পেয়েছেন অপারেশন ছাড়া যে সুস্থ হওয়া যায় সেটা আপনি পেয়েছেন অনেকে হয়তো জানেন জি তাদের জন্য যদি কিছু বলেন আসসালামু আলাইকুম দেশবাসী ভুপিয়া কক্সবাজার থানার লোকবাসীর কাছে আমার একটা অনুরোধ এরকম ব্যথা লইয়া যারা যদি অপারেশন করতে যান অপারেশন মেহরবানি করবেন না এই ডাক্তার এই ডাক্তারের হাসে যে কোনো ব্যথা যে কোনো রোগ নিয়ে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করি দেশে ফিরি যাইতে পারবেন কোনো কমপ্লেন নেই বুঝছেন না আমি আপনার হাসে আবার আন্তরিকভাবে গিয়ে আসাই সালাম আলাইকুম দেশবাসী হাসে অনুরোধ মোটামুটি এই হসপিটালে আসি আপনারা সুস্থ হবেন ভালো দিয়ে যাবেন ক্ষতি হবেন না লস হবেন আপনাদের উপহার হবে বুঝছেন এই বলি রাখি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো কথা আছে হাজারো ঘটনা আছে এই যে দেখুন এত বছরের কান্না এত রিস্ক করে কাজ করা এত কষ্টের পর দিনের পর দিন কাটানো এত হাজার হাজার টাকা খরচ করা যখন কোনো লাভ হচ্ছিল না একটি তথ্য মানুষটার জীবন কিন্তু বদলে দিয়েছে কত হাসি ফুটিয়ে তুলেছে চেষ্টা করুন অবশ্যই পারবেন সুস্থতার পথে ফিরে আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম